আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা জানেন প্রতিনিয়ত আমরা আমাদের পেশেন্টগুলোকে আপনাদের মাঝে নিয়ে আসি বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যে পেশেন্টগুলি এর মধ্যে নাইনটি পার্সেন্টই হচ্ছে পিএলআইডি পেশেন্ট আর্থ্রাইটিস পেশেন্ট আজকে আমার সাথে যিনি আছেন উনি আমাদের হসপিটালে ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো দর্শক চলেন ওনার সাথে কথা বলে আমরা পরিচয় হয়ে জেনে নিই আসলে ওর স্যারের সমস্যাটা কি ছিল কি সমস্যার জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার নামটা বলে একটু পরিচয়টা দিবেন কোথা থেকে আসছেন আমি মোহাম্মদ আব্দুল আলিম আমি মুর্শিগঞ্জ থেকে এসেছি আচ্ছা স্যার আপনি ইতিমধ্যে জানেন যে আপনার পিএলআইডি সমস্যাটি হয়েছে হ্যাঁ। আপনি পিএলআইডি রোগে অনেকদিন ভুগেছেন প্লাস আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে হ্যাঁ। তো আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো স্যার আসলে কি হয়েছিল একটু যদি প্রথম থেকে খুলে বলতেন আসলে যেটা হয়েছিল মানে সমস্যাটা কখন থেকে আপনি বুঝতে পারছেন সমস্যাটা আসলে বেশ কিছুদিন আগে থেকে হয়েছিল তো আচ্ছা। মানে এই জন্য মানে প্রথমে একটু কোমর ব্যথাতে হালকা ব্যথা থেকে শুরু হয়েছিল তো এই জন্য বিভিন্ন অর্থোপেডিক্স ডাক্তারকে দেখানো হয়েছিল তো ওনাকে ওনার কিছু পেন কিলার দিয়ে আর কিছু ভিটামিন ক্যালসিয়াম এগুলো ট্যাবলেট দিয়ে আর হালকা কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল তো ওনারা বলেছিল যে আপনি সেরে যাবেন তো আসলে ব্যথার ওষুধ খেয়ে খুব আরাম হয়েছে মোটামুটি কমফোর্টেবল ফিল করছি আচ্ছা। তো হচ্ছে দেখা গেলো ছয় মাস এক বছর দুই বছর বেশ ভালোই ছিলাম আবার দেখা গেলো যে এরপরে আবার এটা ফিরে আসতে মানে আপনি যখন ওষুধটা বন্ধ করে দিই হ্যাঁ ওষুধটা হ্যাঁ বন্ধ করে দিলেই মানে আবার এই হয় তো পেন কিলার তো আসলে দীর্ঘদিন খাওয়া যায় না বরঞ্চ পেন হ্যাঁ। কিলার খাওয়ার ফলে আমার কিছু সাইড এফেক্টও প্রত্যেকটা ডক্টর কিন্তু পেন কিলার থেকে দূরে থাকার জন্য বলে থাকে প্রত্যেকটা পেশেন্ট কি এটা হ্যাঁ। আপনি ইতিমধ্যে জানেন হ্যাঁ হ্যাঁ আমি এটা ভালোভাবে জেনেছি সেক্ষেত্রে জেনে বুঝেও কিন্তু আপনি চালিয়ে গেছেন কারণ আপনার মূল লক্ষ্য ছিল যে আপনি একটু সুস্থ থাকেন হ্যাঁ একটু ভালো থাকেন থাকবো বা একটু আরামে থাকবো কিন্তু ফলশ্রুতিতে যেটা হওয়ার সেটা হয়েছে পেন কিলারের অনেক সাইড এফেক্ট আমার শরীরে আচ্ছা, আচ্ছা। পড়ছে এর জন্য মানে আরো কিছু আমার কমপ্লিকেশন তৈরি হয়েছিল আচ্ছা। তো যাই হোক তো এই জন্য কত বছর আগে থেকে এই সমস্যাটা সমস্যাটা অলমোস্ট পনেরো বিশ বছর যাবৎ একটু একটু করেই করতেছি মানে অনেক লম্বা সময় হ্যাঁ মোটামুটি লম্বা সময়ই তারপরে আস্তে আস্তে মানে শুরুতে এত মানে খারাপ অবস্থা ছিল না হয়তো ভাবছি যে মানে চলার মতো ছিল হ্যাঁ চলার মতো ছিল তো ভাবছিলাম যে আসলে তেমন কিছু না একটু ওষুধ খেলে বা পেন কিলার খেলে চলে যাবে অনুকুলিলা ক্রমে আগে পেন কিলার খেয়ে যেতাম মানে ভালো থাকতাম কিন্তু এক সময় দেখতেছি যে পেন কিলারে হচ্ছে না আচ্ছা। এবং পেন কিলারে আমার আরো মানে নানান ধরনের সাইড এফেক্ট আরো কমপ্লিকেশন তৈরি হচ্ছে আচ্ছা, আচ্ছা। তারপরে শেষ পর্যন্ত চিন্তা করলাম যে তাহলে বিকল্প কি করা যায় এইভাবে তো চলতে পারে না তো তারপরে শেষ পর্যন্ত এই স্যারের আমরা একটু আরেকটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনার কিন্তু সমস্যাটি অত বেশি ছিল না আপনি কিন্তু স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন কিন্তু আপনার মূল সমস্যাটি ছিল একটু ব্যথা হ্যাঁ ব্যথা তো এমন কি কখনো ওই রকম পর্যায়ে হয়েছিল যে আপনি ব্যথায় শুয়ে থাকতে হচ্ছে হাঁটাচলা করতে পারছেন না ওঠে দাঁড়াতে পারছে না এরকম কি কোনো অবস্থা হয়েছিল হ্যাঁ কখনো কখনো এরকম অবস্থা হয়েছে খুব তীব্র ব্যথা এমন হয়ে গেছিল যে মানে হঠাৎ করে একটু বসা থেকে উঠতে গেছি দেখা যায় মানে কোমরে প্রচণ্ডভাবে মানে আঁকড়ে ধরে আছে মানে আমি আর সোজা হতে পারতেছি না বসতে পারতেছি না এমন সিচুয়েশনও মাঝে মাঝে হয়ে গেছিলো তো এই জন্য মানে আসলে খুব তখন মানে তাৎক্ষণিকভাবে বড় কোনো ডক্টর দেখিয়েছিলেন হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছে একাধিকবার মানে দুই তিনজন ডাক্তার ইয়ে তাদের কনসার্টে ছিলাম আচ্ছা। তো রিসেন্টলিও একজন ডাক্তার দেখানো হয়েছে তো উনি ওনার ওষুধ এইভাবে প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়ার পরবর্তীতে মানে এবার পেন কিলার খেয়েও মানে আমি মানে যে প্রত্যাশিত যে আরামটা পাওয়া আগে যেটা পেতাম সেটা এবার পেন কিলারও মানে যাচ্ছিল না তারপরে কতজন ডক্টর দেখিয়েছিলেন এ পর্যন্ত তিন চারজন ডক্টর অলরেডি আমার এই হয়ে গেছে দেখানো হয়ে গেছে আচ্ছা। তো তারপরে লাস্ট যার ইয়ে ছিল তো ইসের দেখানোর পরিবর্তিতে আমি ভাবলাম যে আমাকে বিকল্প কিছু চিন্তা করতে হবে বা কিছু অন্যভাবে একটু আগাতে হবে তারপরে এই আমি কি বিকল্প কি কি অপশন আছে এই কোমর ব্যথার জন্য তো আমি এটা ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে গুগল ঘাটাঘাটি করতে করতে তারপরে শফিল্লা স্যারের ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাই এবং এটা দেখে দেখে আস্তে আস্তে এবং বিভিন্ন রোগীদের যে তারা উপকৃত হচ্ছে তারা ভালো হচ্ছে এটা দেখে আমি মানে মূল কথা হচ্ছে আমাদের ভিডিওটা আপনি ইউটিউবে দেখলেন দেখে হ্যাঁ। হচ্ছে যেহেতু আপনি প্রত্যেকটা ডক্টর অনেক অনেকগুলো ডক্টরের কাছে গিয়েছেন দেখিয়েছেন ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না না না না তখন হচ্ছে আমাদের ভিডিওটা দেখে ডক্টর শফিউল্লাহ সম্পর্কে জেনে আপনি সরাসরি চলে আসলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি যখন আসলেন স্যারকে যখন দেখালেন স্যার আপনাকে কি বললো যে আপনার মূল সমস্যাটা কি হয়েছে হ্যাঁ, এই বিষয়ে কি আলোচনা করেছেন হ্যাঁ স্যার প্রথমে দেখে আমার কথাগুলো শুনলো এবং পরবর্তীতে আমি যে ডক্টরগুলি দেখেছি যারা তারা যে ইনভেস্টিগেশনগুলো করেছিল ওগুলিও স্যারের দেখলেন তারপর দেখে তারপর উনি তা প্রাথমিকভাবে ওনার একটা মন্তব্য বললেন যে স্পন্ডোলাইসিস বা এই ধরনের কিছু তারপরে স্যার তো স্যার বললো যে আপনাকে আরও কিছু ইনভেস্টিগেশন করতে হবে তো স্যার এমআরআই দিয়ে দিলেন এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন তো আমি তার সাথে সাথে ওগুলি করিয়ে ওদিনই আবার স্যারকে দেখাই হ্যাঁ স্যার যখন রিপোর্টটা দেখে আপনাকে কি বললো হ্যাঁ স্যারটা রিপোর্টগুলো দেখে বললো যে আপনার তো পিএলএ হয়ে গেছে তো আপনাকে তো ইসের মানে কিছু সারের ওষুধ প্রেসক্রাইব করলো আর বললো যে আপনাকে ত্রিশ দিন ভর্তি থাকতে হবে তো আচ্ছা। আপনি ত্রিশ দিনের ভর্তি হ্যাঁ, হ্যাঁ এভাবে বলেছিল আর কি ওখানে লিখেছিল তো তারপরে আমি যাই হোক সব কিছুই করে আমি মেন্টালি ফিজিক্যালি সবভাবে প্রিপারেশন যেহেতু একটা ভর্তির একটা ব্যাপার সেপার ছিল তারপর আমি একটা জব করি আচ্ছা। এখানে ছুটির ম্যানেজার করার ছিল তো আমি বাড়িতে তাৎক্ষণিকভাবে চলে যাই তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমাকে মানে আমি পরবর্তী সময় এসে ভর্তি হয়ে হ্যাঁ ভর্তি হ্যাঁ ভর্তি হয়ে গেলাম তারপর ভর্তি হওয়ার পরে যাই হোক যথাক্রমে এই যে যে চিকিৎসাগুলি ছিল ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ এগুলি ছিল আচ্ছা। তিন বেলায় এগুলো হতো তারপরে তো আস্তে আস্তে নেওয়ার পরে মোটামুটি আমি স্যার আপনি তো আমাদের এখানে ভর্তি হয়েছেন ভর্তি থেকে আজ পর্যন্ত আপনার কতদিন হয়েছে ভর্তি থেকে আজ পর্যন্ত ছয় দিন আজকে হ্যাঁ ষষ্ঠ দিন আচ্ছা। চলছে তো আল্লাহ রহমতে মোটামুটি বেটার ফিল করতেছে আর সবচেয়ে বড় কনফিডেন্স পাচ্ছি যে ইনশাল্লাহ আমি যদি যে নিয়মগুলো এখানে দেখানো হয়েছে আচ্ছা। বা যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলো যদি আমি মানে কন্টিনিউ করি ইনশাল্লাহ আমি ভালো থাকতে পারবো আচ্ছা আমরা ইতিমধ্যে জানি স্যার আপনি হয়তো বা জবের কারণে আপনি হচ্ছে প্রপার একটা সময় দিতে পারছেন না হ্যাঁ। একটা এখানে ছুটির ব্যাপার স্যাপার আছে হ্যাঁ, যেহেতু একটা জব হ্যাঁ। করেন সেজন্য আপনি ছয় দিন থাকার পরে চলে যেতে হচ্ছে কিন্তু আপনি ছয় দিনে ইনশাল্লাহ আগের চাইতে নিজেকে অনেকটা সুস্থ মনে করছেন হ্যাঁ হ্যাঁ ভালো মনে করতেছি আগের চাইতে বেটার ফিল করতেছি এবং একটা কনফিডেন্স নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ মানে আপনার ভিতরে সেই কনফিডেন্সটা আসছে যে আমি যে ছয় দিনে যেতে যেহেতু এতটুকু ভালো হতে পেরেছি অবশ্যই স্যার আমার রিপোর্টগুলি দেখে তিরিশ দিন ভর্তি দিয়ে হয়েছে তিরিশ দিন যদি আমি থাকতাম তাহলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে মানে যদি আরো যদি বেশি সময় এখানে দেওয়া যেত ডে বাই ডে এটা আরো মানে বেটার রেজাল্ট আসবে আমার বিশ্বাস আচ্ছা স্যার আপনার সেই জায়গা থেকে অর্থাৎ আপনি ছয় দিন আমাদের এখানে ভর্তি ছিলেন ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছেন যেহেতু আমাদের মূল চিকিৎসাটা হচ্ছে ফিজিওথেরাপি জি জি তো স্যার আপনার ফিজিওথেরাপির প্রতি কতটুকু আশ্বাস এসেছে বা কতটুকু স্যাটিসফাই আপনি যে এই ধরনের সমস্যা অর্থাৎ পিএলআইডি আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস আর্থ্রাইটিস এ ধরনের অনেক সমস্যা আছে আপনার মতো অনেক পেশেন্ট আছে দেশে আছে দেশের বাইরে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার ওই জায়গাটা থেকে না ওই আমি এটুকুই বলবো যে আসলে ফিজিওথেরাপিটা হচ্ছে মানে একেবারে সবচেয়ে একটা আধুনিক এবং একটা উন্নত প্রযুক্তি যেটা আসলে মানে আমরা আগে হয়তো খুব বেশি জানতাম না বা আমি ব্যক্তিগতভাবে আগে খুব বেশি এটা এই বিষয় সম্পর্কে আমার ধারণা ছিল না তো এই স্যারের ভিডিওগুলো দেখে তারপরে নিজে যখন বাস্তবে নিজের বেলায় যা দেখলাম বা যেটা ফিল করতেছি আসলে এটা খুবই একটা অপহার্য বিষয় বিশেষ করে এই ধরনের মেরুদণ্ডের সমস্যা বা পিএলআইডি জনিত যে সমস্যাগুলি আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তো আসলে যদি এই জিনিসটা মানে সবাই যদি তাদের প্রাত্যিক জীবনে এটা এটা ব্যবহারটা জেনে ইউজ করতে পারে তা আমি মনে করি এই ধরনের সমস্যাগুলি থেকে বেশ ভালোই থাকা সম্ভব দর্শক শুনতে পেলেন স্যার স্যারের বাসায় আপনাদের কি বোঝাতে চেয়েছেন পিএলআইডি স্পন্ডোলাইসিস অস্টিওআথরাইটিস আথরাইটিস জনিত সমস্যা থেকে যদি সমাধান পেতে চান তাহলে বাংলাদেশে ইতিমধ্যে দুটি পর্যায়ে আপনি নিতে হবে দুটি পদক্ষেপ আপনি নিতে হবে একটি হচ্ছে অপারেশন অন্যটি হচ্ছে ফিজিওথেরাপি এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটি পথ ছাড়া আর কোনো পথ নেই তো আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো হুট করে কোনো ডিসিশন নিয়ে অপারেশনের দিকে না যেয়ে আপনি ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে একমাত্র এই ধরনের সমস্যার জন্য আপনি একটা পারফেক্ট চিকিৎসা পাবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো আপনারা এদিক সেদিক না গিয়ে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডক্টরের কাছে না গিয়ে যেখানে গেলে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন যেখানে গেলে আপনার যে রোগটি সেই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থতা অর্জন করতে পারবেন সেখানেই যাবেন আজকের জন্য এখানেই শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম